টিকটকের নতুন ট্রেন্ডিং টুনটুনিওয়ালা ঝুনঝুনিওয়ালা দিদিরা স্কুল কলেজের নাম উজ্জ্বল করতেছে সো আপনারা দেখলেনই তো শুধু কি তারা একজনে থেমে রয়েছে জীবনেও না এদিকে একজন নয় দুইজন নয় তিনজন ঝুনঝুনির মালিক রয়েছে কে সানি দাদা বাংলাদেশি বিএফএক্স এডিটিং দেখবেন নাকি একটু হ্যাঁ দাদা তো মহা খুশি তো চলুন দাদা আমরা একটু বিএফএক্স এর মায়ের বাপ দেখাই নেই আপনার খুশিটাও আমি একটু ফিরায় দেওয়ার চেষ্টা করি এই সময় কম শুরু করো হ্যালো গাইস আসসালামু আলাইকুম this is your Likhon back to my another ঝাঁকানাকা ব্র্যান্ড নিউ ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাস যান ইন্ট্রোটা লাগা চমৎকার এডিটিং না দাদা আপনি শুধু কি এটুকুই ভাবছেন দাদা না দাদা এদিকে বাংলাদেশি বিএফএক্স এডিটিং এর মাধ্যমে হাজারো দশতলা বিল্ডিং আকাশে উড়া যাওয়ার পর্যন্ত রেকর্ড আছে কি ভাবছেন হ্যাঁ এটা হলো বাঙালি বাঙালি কি না পারে চমৎকার এডিটিং সো আপনারা তো দেখলেন এডিটার মায়ের বাপ সো বাঙালি সবই পারে কিন্তু কচি করে পারে না হলো ডিমটা পারতে ঠিক আছে দাদা তো আমরা ঝুনঝুনিওয়ালা দিদি দেখলাম ট্রেন্ডিংয়ে থাকা আর ইডিটার মায়ের বাপও দেখলাম তাইলে আর কি বাকি আছে এদিকে বাকি রইল আর কি যে ঈদটা চলে গেল ঈদ কালেকশন কিছু তো অবশ্যই দেখা লাগে তো চলো আর দেরি কিসে এদের আসল কথা হইতেছে কি জানেন এদের মা বাবা পোলিও খাওয়াইতে ভুইলা গেছে এই কারণেই মনে করেন যে টিকটক নামক অ্যাপসটা এটার ঘু পাড়া দেওয়ার কারণে মনে করেন তাদের যে পোলিও জনিত রূপটা এটা বাইশা উঠছে তো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন তাহলে আপনার লাইকের কারণে আমরা অনুপ্রাণিত হই সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে তার ভাই টাকা লাগে না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর যদি আপনার কোনো জানার ইচ্ছা থাকে আমার সাথে কোনো কথা বলার ইচ্ছা হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স পেজ লিঙ্ক দেওয়া আছে সেইখানে টুক করে ফলোটা দিয়ে আমাকে মেসেজ করে আপনি জানান আপনার মনের কথা see you next video thanks everyone আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন